ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত সবার মনে থাকবে দুই রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আর দুই রাকাত কি ফরজ কত কষ্ট করে উঠলেন হুজুর এই শীতকালে কত কষ্ট মাত্র চার রাকাত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ বলেন তোমার চার রাকাত আমার দরবারে যদি কবুল হয়ে যায় সমস্ত পৃথিবী আসমান জমিন এক তুমি জান্নাতি হয়ে যাবে নামাজের ভিতরে আছে ধ্যান আপনি যখন আল্লাহ আকবার তাকবীরে তাহারিমা পড়ে নিউটা বেঁধে ফেললেন আল্লাহ বলেন আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে গেছে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই ব্যবসাতে ব্যবসার সাথে তার কোনো সম্পর্ক নাই বিবির সাথে সম্পর্ক নাই ছেলের সাথে সম্পর্ক নাই রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই আমার বন্দা আমার সামনে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে আমি আমি আমার বন্দার জন্য তার সামনে হাজির আমার কলার হাদিসের কথা আমার রসুল বললেন আন্তা আবুদাল্লাহ কান্না তুমি ভাবে নামাজ আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ তো তোমার সামনে দাঁড়িয়ে আছে আমার রাসুল বললেন তুমি তো বলছো হুজুর এত বছর নামাজ আল্লাহকে তো আমি সামনে দেখলাম না আমার রাসুল বললেন মনে রেখো তোমার চোখে যদি আল্লাহ আউলিয়া রামের মতো যদি আমার রাসুলের মতো যদি আমাকে যদি দেখ এটা তো তুমি মনে করো যে তোমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে তোমাকে দেখতেছে নামাজ দাঁড়িয়ে সানা পড়লেন কার সানা আমার আল্লাহর সানা আল্লাহর প্রশংসা আউজবিল্লা বললেন বিসমিল্লা বললেন এবার পড়তে হবে সৌরাই ফাতিহা নামাজের ভিতরে সৌরাই ফাতিহা পড়া কত বড় সৌভাগ্যের ব্যাপার কোরআনের ভিতরে সুরায়ে ফাতিহা এমন একটা সুরা আমার রাসুল বললেন আল্লাহ পাক আমার উম্মতের জন্য সুরায়ে ফাতিহা এত বড় নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক কোন তাওরাতে দেয় নাই কোন ইঞ্জিলেও দেয় নাই জাবুর কিতাবে দেয় নাই এমন একটা আজমত ওয়ালা সুরা সুরায়ে ফাতিহা আমি কোরআন দিয়ে একটা করেছি কোরআনকে উদ্বোধন করেছি যে সুরা দিয়ে সূরাতুল ফাতিহা এই সুরার নাম হলো আসাবুল মাসানি এই সুরা এক পল্লায় যদি দেওয়া হয় সমস্ত আসমানি কিতাব যদি এক পল্লায় দেওয়া হয় এ পাতিহার পল্লা বাড়ি হয়ে যাবে সুরা ফাতিহার অপর নাম হচ্ছে সুরাতু শিফা ঠিক আছে না সুরাতু শিফা সুরে ফাতিহা বললেন আল্লাহ পাক রুকবালাই থেকে হেফাজত করে সুরাতুল ফাতিহা সুলুসুল কোরআনুল কারীম কোরআনে পাকের এক তৃতীয়াংশ কোরআন আপনি যদি সুরে পাতে একবার তেলাবাত করলেন মনে করলেন আপনি দশ পারার সোয়াব দশ পারা পাঠ করার সোয়াব হয়ে গেছে ফাতিহা সূরাতিন ফিল কোরআনিল কারীম মাজিদের সবচেয়ে সূরা সূরাতুল ফাতিহা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বান্দা যখন নামাজ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করে চিৎকার করে ডাক দেয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ পাক তখন ঊর্ধ্ব জগতের সমস্ত ফেরেশতা জগৎকে ডাক দিয়ে বলে হে ফেরেশতা জগৎ শোনো আজকে এই রহবাদের আমার অমুক বন্দা সে আমার প্রশংসা করতেছে সে আমার প্রশংসা করতেছে হামিদানি আব্দি আমার বন্দা আমার প্রশংসা করতেছে উচ্চ দিয়ে বলুন সুবাহ বান্দা যখন বলেন আর বন্দা যখন আর রহমান রহিম বলেন তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই ফেরস্তা জগৎ শুনাম আসনা আলাইয়া আব্দি আমার বন্দা নামাজ দাঁড়িয়ে আমার প্রশংসা করলো আমার বান্দা আমার প্রশংসা করলো উচ্চ অবস্থায় বলুন সুবহানাল্লাহ বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিবসের মালিক আল্লাহ যখন মালিক ইয়মিদ্দিন তারা তেলাওয়াত করে তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা উমাজাদানি আব্দি আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে আমার বান্দা আমার মর্যাদার প্রকাশ করেছে উচ্চ অবস্থায় বলুন সুবহানাল্লাহ এই সূরা ফাতিহার প্রথম তিনটা আয়াত আল্লাহর প্রশংসা মাসকানের যে আয়াত ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের ভিতরে আল্লাহর বরত্ব আছে আল্লাহর কাছে প্রার্থনাও আছে এই আয়াত যখন বান্দার তেলাওয়াত করে তখন আল্লাহ পাক বলেন হাজা আব্দি এটা আমার বান্দা গোলাম আব্দি মাসালা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আজকে আমার বান্দাকে সব কিছু আমি দিয়ে দিব আল্লাহ

জগৎকে বলে আমার বান্দা পাঠ করে ফেলেছে শেষ করে ফেলেছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আজকে যা চাইবে আমার বন্দার জন্য সব কিছু আমি আল্লাহকে দিয়ে দিব আপনি নামাজের বাহিরের তালাবাত নামাজের ভিতরের তালাবাত সমান নয় নামাজের ভিতরে তালাবাদের সাথে নামাজের বাহিরের তালাবাদের সাথে কোনো তুলনা হবে না ঠিক কিনা বলুন কারণ আপনি নামাজ যখন কোরআন তালাবাদ করছেন আল্লাহকে সামনে নিয়ে কোরআন তালাবাদ করছেন পৃথিবীর সমস্ত সম্পর্ককে ছিন্ন করে আপনি আল্লাহর কালাম পাঠ করছেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন আমি আল্লাহর সাথে প্রেম করতেছেন আল্লাহর সাথে আপনি সম্পর্ক উন্নতি করতেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপর আপনি সূরা পড়েছেন কত দাম আল্লাহ পাক রূপকারীদের সাথে রূপ করো একজন বান্দা যখন করে সেই আল্লাহর সামনে ঝুঁকে যায় নত হয়ে যায় বান্দা যখন সিজদা করে সিজদা মানে নিজের সমস্ত আমিত্ব অহংকার সব কিছু বিলীন করে শেষ করে আল্লাহর আরজে আজিমের সামনে সেই নিজের মাথাটাকে লুটিয়ে পড়ে নত হয়ে যায় চিন্তাতে পড়ে যায় তখন আল্লাহ বলেন এই বান্দা সবচেয়ে আমার কাছাকাছি সময়ে অবস্থান করছে আর ইবলিস খামতে থাকে হাই আল্লাহ পাক আমাকে আদবকে সিজদা করার জন্য বললেন আমি সেই সিজদা না করে জাহান্নামি হয়ে গেছি আজকে সারা জীবন সাধনা করে নামাজটাকে ফিরাতে পারে নাই আজকে সেই আল্লাহর কুদরতি পায়ের সামনে চেষ্টা করে আজকে সেই নামবাসী হয়ে গেছে আমার নবী বললেন আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম অসংখ্য নারীকে দেখলাম জাহান্নামের ভিতরে আর জান্নাতের ভিতরে দেখলাম অধিকাংশ গরিব মানুষকে জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব মানুষকে দেখেছি আর জাহান নামের ভিতরে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি আমার নবী বললেন আমি জাহান নামের ভিতরে আমার বেশিরভাগ বান্দিদেরকে দেখেছি আমার মহিলা উম্মতকে আমি দেখেছি এই জন্য আমার প্রিয় রসুল বললেন হে মাস ইয়া মাশারান নিসার তাসাদদাকনা ওয়া আকসিরিনাল ইস্তিগফার বেশি বেশি সদকা করো দান করো আর বেশি বেশি তোমরা ইস্তিগফার করো ফাইন্নি রাআইতুকুন্না আকসার আহলিন নার তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামী দেখতে পাচ্ছি একজন মেধাবী মহিলা আমার নবীকে প্রশ্ন করে বললেন ইয়া রসুল মহিলা বেশি বেশি কেন জাহান নামে যাবে কারণ কি আমার নবী যে বললেন তোমাদের দুইটা বদ উপবাস আছে তোমাদের দুটা খারাপ উপবাস আছে এক নম্বর হলো তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ দাও অল্প ছোট কারণে মানুষকে তোমরা জাহান্নামি বলো মানুষকে গালাগালি করো মানুষকে অভিশাপ করো এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা দুই নম্বর হলো তোমরা বেশি বেশি স্বামীকে কষ্ট দাও কথায় কথায় স্বামীকে কষ্ট দেয় কথায় কথায় স্বামীকে কুটা দেয় কথায় কথায় স্বামীর মনে কষ্ট দেয় এই জন্য অধিকাংশ মহিলাদেরকে আমার রসুল জাহান্নামের ভিতরে রেখেছেন ও আমার মায়েরা বোনেরা শোনো তোমরা যদি স্বামীর মনে কষ্টে দাও স্বামীর মনে যদি আঘাত দাও স্বামীর যদি আনুগত্য না করো তোমার কেন যদি তোমার স্বামী কষ্ট পায় তাহলে তোমাকে সোজা জাহান নামে যেতে হবে তুমি যতই ডিগ্রি অর্জন করো যতই তুমি মাসিক যতই টাকা স্বামীর কলেজার ভিতরে বেড়ের যদি খেতে যাই তাহলে তুমি কখনো জান্নাতের চেহারা তুমি দেখবা ও আমার মায়েরা বোনেরা শোনো স্বামীকে কষ্ট দিয়ে জাহান নামের সুগন্ধি পাবা যদি জান্নাত পেতে চাও স্বামীকে মহাবত করুন স্বামীকে ভালোবাসুন স্বামীকে কথা শুনুন স্বামীর সম্পদের হেফাজত করুন স্বামীর টাকাকে অযথা কষ্ট নষ্ট করবেন না আজকে অধিকাংশ স্বামীরা অবাধ জীবনে কষ্ট করছে আর আমার বোনেরা আজকে এই বাংলাদেশে বসে বসে স্বামীর টাকা দিয়ে সেই মোবাইলে অন্য ছেলের সাথে সেই চ্যাটিং করছে ঠিক কিনা বলো টাকাকার আমার প্রবাস ভাইয়ের সেই শ্রমের টাকা দিয়ে আর তুমি সেই টাকা দিয়ে মোবাইলে ফিলি তুমি সেখানে এমবি ক্রয় করে তুমি আজকে হোয়াটসঅ্যাপে আর ইমুতে কার সাথে চ্যাট করছো কার সাথে মজার গল্প করছো এই টাকা কার এটা তোমার স্বামীর সেখানে গাম ধরছে সেই টাকা দিয়ে এই জন্য আমার রাসুল বলেন আমার মা বোনেরা স্বামীকে কষ্ট দিয়ে কখনো তোমরা যান কখনো তোমরা জান্নাতে যেতে পারবে না যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন সব বলে আমি জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদেরকে বলেছিলাম নামাজ পড়তে হবে কি বলেছিলাম নামাজ বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে আজকে আমাদের বাচ্চারা জানে না ফজরের নামাজ কয় রাকাত ঠিক কিনা বলুন জোহরের নামাজ কয় রাকাত জিজ্ঞেস করলে জানে না আসরের জামাত কয় রেখা জিজ্ঞেস করলে বলতে পারে না মাগরিবের নামাজ কয় রেখা জিজ্ঞেস করলে বলতে পারে না এশারের নামাজ বলতে পারে না আর এখন আমি যদি বলি আর্জেন্টিনার খেলোয়াড়দের নামগুলো একটু বলো সবাই এক নিঃশ্বাসে বলে দেয় ঠিক কিনা বলি